হাই ফ্রেন্ডস পাপিয়াস কিচেন আপকা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে ফুলকপির ঝোল বানাবো এর জন্য আমি প্রথমে একটা ফুলকপিকে ছোট ছোট করে কেটে আমি সামান্য একটু নুন আর জল দিয়ে প্রথমে বয়েল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো আর এর জন্য আমি এক দু চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর একটা গোটা টমাটো ছোট ছোট করে কেটে নিয়েছি এর জন্য আমি প্রথমে কড়া একটু সাদা তেল দিয়ে সে যে ফুলকপিগুলো বয়ল করে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে এতে আমি সামান্য একটু হলুদ দিচ্ছি তেলের ওপরে দিয়ে সেই বয়েল ফুলকপিগুলো আর সামান্য একটু নুন আর এর জন্য আমি দুটো আলুকে বয়ল করে নিয়েছি বয়ল করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দেখুন এইভাবে পিস করে নিয়েছি ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর সঙ্গে আলুগুলো দিয়ে দিই এটা আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ফুলকপি আর আলু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গায় তুলে রাখছি এতে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেলও দিতে পারেন এরপর আমি তেলটা একটু হালকা গরম হওয়ার পর এতে আমি একটু ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর চারটে এলাচকে একটু ছেঁচে দিয়ে দিচ্ছি এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে এসেছে তখন আমি এতে একে একে যে মশলাগুলো করে রেখেছিলাম সেইগুলো দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ফুলকপির ঝোল বানানো খুবই সহজ আর সময়ও খুব কম লাগে এর জন্য বেশি কিছু মশলারও দরকার হয় না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে যে আদা আর রসুন বাটার বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি যে টমাটোটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে সামান্য নুন দিয়ে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এক মিনিট হয়ে গেছে এবার আমি দেখছি হয়েছে কিনা দেখুন টমেটোটা গলে গেছে এবার আমি এতে মশলা দিচ্ছি আপনাকে প্রথমে আমি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা যেরকম ঝালখান সেই মতো করেই দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি এরপর আমি একটু বন্ধ করে দিচ্ছি এক মিনিটের মতো মশলাটা যাতে কষে যায় হয়ে গেছে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু জল জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি এতে এই চিকেন মশলাটা দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এক চামচের মতো কষা হয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এরপরে আমি যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিই দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো একদম সবেতে লাগে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দেবেন যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে জল দেবেন আর যদি একটু কষা কষা পছন্দ করেন তাহলে একটু কম করে জল দেবেন এরপর আমি তিন চার মিনিটের মতো বন্ধ করে দিচ্ছি যদি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন হয়ে গেছে চাটনিটা আমি এবার দেখছি হয়ে আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না এক চামচের মতো গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর আমার রেসিপিটি যদি পছন্দ হয় প্লিজ প্লিজ প্লিজ অবশ্যই আপনারা সকলের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এক মিনিটের মতো বন্ধ করে রাখছি আমি হয়ে গেছে দেখুন আমার রান্না হয়ে গেছে কত ভালো হয়েছে দেখতে দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি